subscribe to my channel. And also press this bell icon.

machine? গরম জলে সামান্য লবণ দিয়ে দিলাম এরপর দেশি মুরগির ডিমগুলি গরম জলে ছেড়ে দিলাম ডিম সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঠান্ডা জলে নামিয়ে নেব শুকনো লঙ্কা গোলমরিচ জিরে আর মুড়ি একটু ভেজে নেব আচ্ছা মশলাগুলির সঙ্গে ধনে গুঁড়ো একটু মিক্স করে নিলাম আচ্ছা মশলাগুলি বেটে নিয়েছি মশলা ভাজার বেছে নিয়েছি এবার রান্নাটি শুরু করে দেব এলাচ লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম মধ্যে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার আদা রসুন বাটাতে দিয়ে দেব এবার কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি ফুলের মধ্যে ডিমগুলি দিয়ে দিচ্ছি ভাজা মশলা তো দিয়ে দিলাম এবার তরকারিটি নামিয়ে নিলাম